আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো কারা করবে ইমানদারেরা আল্লাহকে ভয় করবে এখন বিবেচ্য বিষয় হচ্ছে বুজার বিষয় হচ্ছে আমরা ইমানদার কিনা যদি ইমানদার হয় তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আসবে থাকবে আর যদি আমরা ইমানদার না হই তাহলে আল্লাহর ভয় থাকবে না যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে যদি যদি তুমি নিকৃষ্ট জায়গা দেখতে চাও তাহলে বাজার দেখো কি দেখো বাজার দেখো আর যদি উৎকৃষ্ট জায়গা দেখতে চাও তাহলে মসজিদ দেখো কি দেখো মসজিদে যখন বান্দা ঢুকে যায় তখন ওই বন্দা আল্লাহর মেহমান হয়ে যায় বাজারে যখন ঢুকে যায় ওই বন্দা তখন শয়তানের মেহমান হয় কার এখন আমাদের মধ্যে যদি ইমান থাকতো তাহলে আমরা আল্লাহকে ভয় করতাম এই বেহাস্তর বাগান আবার এক বছর পরে রচিত হবে এক বছর পরে আবার আমরা মিলিত হব এই ব্যস্তের বাগানে আর এক বছর আপনাদেরকে কেউ আহ্বান করবে না আমাদের মধ্যে কেউ হয়তো আজকে আসি আগামী দিন আমরা চলে যাব আগামী বছর যে মাহফিলে আসতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই আমার বাবারা আমার মাদ্রাসা আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি সেই মাদ্রাসার বর্তমান সুপার আমার পাশেই আছে তা আমরা একই মাদ্রাসায় খেদমত করি আমাদের এ ক্ষুদ্র খেদমত আল্লাহ যেন কবুল করে বলো না আমি তা আমি উনি ওনার বক্তব্যে বলেছেন যে এটা এই রজব মাসটা অত্যন্ত মূল্যবান মাস কি মাস এই রজব মাসটা অত্যন্ত মূল্যবান মাস এই মাসটাকে রসুল আরেকটা নাম বলেছেন এটা বদির মাস কি মাস বদির মাস অর্থাৎ বদির বলা হয় যে কানে শুনে না অর্থাৎ এই মাসটাকে আল্লাহ রসুল বলেছেন বদির মাস আমার উম্মতেরা গুণা করবে গুনার ফেরস্তা তা শুনবে না আর আমার বান্দারা নেকামল করবে এই মাসে আমার বান্দাদের নেক আমল যিনি লেখেন তিনি লিখতেই থাকবে যারা বলেন সুবাহান আল্লাহ আরো যারা বলেন সুবাহান আল্লাহ এই মাসে আমরা বেশি বেশি নেক আমল করব কারণ এই মাসে বদের ফেরেস্তা কানে শুনে না সুতরাং এই মাস দিদারে আলাহির মাস এই মাস মাহে রমজানের সুসংবাদ নিয়ে এসেছেন সেই মাস যে ওই মাস আল্লাহর সাথে বন্দার সাথে দিদারের মাস ধরে বলেন সুবাহান আল্লাহ বন্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহ পাক ওই বন্দার সাথে পঞ্চাশ বার দেখা করবে পঞ্চাশ বার দেখা করবে বন্দা পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়বে আর আল্লাহ ডেকে ডেকে বন্দার সাথে দেখা করবে সে রজবের মাস তা আমি আজকে এই চাঁদে আমরা যাকে চিনি আমরা যাকে বুঝি খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন সিস্তি আজমেরি রহমতুল্লাহ আলাইর অফাতের মাস এ রজব মাস এ রজব মাস ছয় রজব খাজা গরিবে নওয়াজ এই পৃথিবীর জমিন থেকে ওনার বেসাল হয়েছে আমার বন্ধুর আমি কোরআনুল করিমের আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাহাসিকিন এবং সাদিকিন যারা আল্লাহওয়ালা যারা মুক্তাকি যারা ফরেজগার যারা আল্লাহর ওলি যারা তাদের অনুসরণ করো তাদের অনুসরণ করো ইমানদারেরা আল্লাহকে ভয় করো আল্লাহর ওয়ালাদের অনুসরণ করো তাহলে তুমিও আল্লাহওয়ালা হতে জোরবার আল্লাহওয়ালা হতে পারবে আমার বন্ধুরা খাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই যাকে গোটা পৃথিবীর মানুষ স্মরণ করেন এই রজবের মাস ছয় রজব যিনি পর্দা করেছেন খাজা গরিবে নামাজ এমন একজন আল্লাহর অলি ছিলেন খাজা গরিবে নামাজের আম্মাজান উম্মুল ওয়ালা তিনি বলেন আমার এই সন্তান যখন আমার উদরের মধ্যে আসলো আমার মায়ের আমার ভোরেরাম গভীর মনোযোগ কান দিয়ে শুনুন জগৎ বাসা একজন আল্লাহর অলি উপহার দিলেন তিনি বলেন আমার উদরের মধ্যে যখন আমার সন্তান আসলো সন্তানটা আসার সাথে সাথে আমি মা গভীর রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহর আদালতে হাতটা তুলে দিতাম ও প্রভু তুমি যদি আমার উদরের মধ্যে কোনো ছেলে সন্তান রেখে থাকো তাহলে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এই উদরটা যেন দামি হয় আমার ছেলেটা যেন যদি যে ছেলে হয় তাহলে আমার সন্তানটা যেন জগৎ বাসা অলি হয় জগৎ বাসা অলি হয় খাজা গরিবে নামাজের কাছে যখন মানুষ আসতে লাগলো খাজা গরিবে নামাজ এসে বলেন মা দেখেন মানুষ আমাকে কত সম্মান করে মা ডেকে বলেন বাবা রে এটা তোমার বুজুর্গি নয় এটা হচ্ছে আমি মায়ের দোয়ার বুজুর্গি জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইয়েরা সময় কম খাজা গরিবে নামাজ তিনি গেলেন রাসুলের পাকের রওজা মোবারকে বিস্তারিত কথা বলবো না যেহেতু ওনার বেসালের মাস আজকে আমরা অলি বলি আজকে আমরা আল্লাহওয়ালা বলি কেন বলি আমরা কেন তারা শুধু আমাদের মতো এইরকম ওয়াজ শুনে নয় ওয়াজও শুনছে আমলও করছে ওয়াজও শুনছে আমলও করছে আমলের মাধ্যমে তারা আল্লাহওয়ালা হয়েছে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহওয়ালা হয়েছে আলেমের দাম তখনই বাড়বে যখন আলেমের সাথে আমল থাকবে ওই আলেমের আলোচনা শুনে কোনো ফায়দা হবে না যে আলেমের মধ্যে আমল নাই যে আলেমের মধ্যে আমল নাই ওই আলেমের আলোচনা শুনেও কোনো ফায়দা নাই ওই আলেমের আলোচনা শুনলে ফায়দা হবে যে আলেমের আমল আছে কি আছে আমল আছে আমার বন্ধুরা খাজা গরিবে নওয়াজ রসুল পাকে রোজা মুবারক দাঁড়ালেন রসুলকে সালাম দিলেন রোজা মুবারক থেকে আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন ধরে বলুন সুবাহান আরো ধরে বলুন সুবাহান সালাম দিলেন রওজা থেকে সালামের জবাব আসলো এই লোকটা কি সাধারণ সালাম দেওয়ার সাথে সাথে রসুল রওজা থেকে জবাব দেয় শুধু জবাব দিলেন না আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে বলে দিলেন ও মাইনুদ্দিন যাও যাও রওজার পাশে আর সময় কাটাবার সময় নাই তুমি যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানায়া দিলাম বাদশাহী দিলেন হিন্দুস্তানের বাদশাহী দিলেন রসুল পাকের রওজা মুবারক থেকে খাজা মাইনুদ্দিন সৃষ্টি যাদের বেলায়েতের এমন পাওয়ার চোখ বন্ধ করলে গোটা পৃথিবী সব কিছু তারা দেখেন খাজা গরিবে নমাজ চোখ বন্ধ করে দিয়ে দেখলেন যে এমন এক দেশের কথা বললেন যে দেশের মধ্যে হিন্দু ছাড়া আল্লাহর এবাদত করার মতো কোনো ব্যক্তি খাজা গরিবে নমাজ বলেন ইয়া রাসূলুল্লাহ এমন এক দেশের ঠিকানা দিলেন যে দেশের মধ্যে আল্লাহ বলার মতো কোনো লোক নাই আল্লাহর হাবি বলেন যাও ভয় করো না আমি রসুল্লাহ বলে গেলাম তোমাকে আমি হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম শুধু তাই নয় রাওজা মোবারক থেকে একটা ফল দিলেন খাজা গরিবের নামাজের হাতে এই জন্য খাজা গরিবের নামাজের উপাধি হচ্ছে আতায় রসুল আতায় রসুল আল্লাহ রসুল বলেন ও মহিনুদ্দিন দাও এই ফলটা দিলাম আমি এই ফলটা খেতে খেতেই তুমি হিন্দুস্তানে চলে যাও ধরে বলেন সুবাহান আল্লাহ এর চাইতে বড় অবদান মুসলমানের আর কিছু হতে পারে আমার বাবারা শুধু নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেন নাই যাকে মুসলমান করেছেন তাকে আল্লাহওয়ালা করে দিয়েছেন যাকে মুসলমান তিনি বানিয়েছেন তাকে তিনি মুত্তাকি বানিয়েছেন ফরেজগার বানিয়েছেন আল্লাহর ওয়ালি বানিয়ে দিয়েছেন যারা বলেন সুবাহান আল্লাহ খাজা বক্তিয়ার কাকি ওনার প্রথম মরিদ খাজা বক্তিয়ার কাকি তিনি মৃত্যুর সময় বলে গেছে যে আমার মৃত্যুর পরে এমন একজন জানাজা দিবে যেই লোকটার চারটা কোয়ালিটি থাকতে হবে কয়টা চারটা কোয়ালিটি থাকতে হবে এক নম্বর কোয়ালিটি হতে হবে যে যেই লোকটা কোনো দিন আসরে ফরজ নামাজে তাকবির উলা ছাড়ে নাই তাকবির উলা তার জীবনে ছুটে নাই এমন ব্যক্তি হতে হবে দ্বিতীয় গুণ হতে হবে যে লোকটার কোনোদিন আসরের নামাজ নামাজের সুন্নত কাজা হয় নাই আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই তৃতীয় কোয়ালিটি থাকতে হবে যেই লোকটার উদরের মধ্যে হারাম প্রবেশ করে নাই হারাম প্রবেশ করে নাই অর্থাৎ হারাম রিজিক সে খায় নাই চতুর্থ নম্বর কোয়ালিটি হতে হবে যে ওই লোকটা জীবনে কোনোদিন বেগানা নারী দেখে নেন খাজা করে বক্তিয়ার কাকি এনতে কালের পরে ওনার জানাজার নামাজ হবে দুই তিন মিনিট সময় আছে জানাজার নামাজ হবে দীর্ঘ সময় পার হয়ে গেল কেউ আসে না এই চারটা কোয়ালিটি সম্পন্ন লোক পাওয়া যাচ্ছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন সময় একজন লোক রুমাল মোড়া দিয়ে আসতেছেন যে তোমরা কাতার সোজা করো এখনে খাজা বক্তার কাকির জানাজার নামাজ হবে সুবাহ বলেন আমার বন্ধুরা মানুষগুলি বললেন কে আপনি বুয়ো তৈতে পারে আপনি চেহারা দেখান যে চারটা কোয়ালিটির কথা বলেছেন এই চারটা কোয়ালিটি আপনার মধ্যে আছে কি না আমরা একটু আপনার চেহারা দেখতে চাই যখন তিনি চেহারা থেকে কাপড় সরালেন রুমাল সরালেন দেখা গেল ভারতবর্ষের বাদশাহ বাদশাহ শামসুদ্দিন আল তামাস বলেন ওই দিনের বাদশাহ তারা আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি ছিলেন আর আমাদের দেশের কথা তো বললেই হয় না যে জীবনে একক নামাজ সাধারণ মুসল্লি পড়তো রাজি অথচ ওই দেশের বাদশার মধ্যে এই চারটা কোয়ালিটি তিনি কোনোদিন তাকবিরে উলা ছাড়েন নাই তিনি কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করেন নাই তিনি কোনো দিন হারাম বক্ষণ করেন নাই তিনি কোনো দিন বেগানা নারীর দিকে তাকান নাই এমন কোয়ালিটি সম্পন্ন বাদশাহ ছিলেন আল্লাহওয়ালা তো সুতরাং যারা আল্লাহকে বেশি ভয় করবে কি কাকে আল্লাহকে বেশি ভয় করবে আর রসুলকে জানের সেইতে বেশি মায়া করবে তারা হবে আল্লাহওয়ালা ওই আল্লাহওয়ালা ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার কবরটাকে বেহাস্তের বাগান বানায় দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ